আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং আজকে আমরা আজকের ক্লাসের ভিতরে আমরা পরিপূর্ণ ফেসবুক মার্কেটিংয়ের সব কিছু দেখতে পারবো তো আমরা ফার্স্ট টাইমে চলে যাব ফাইবারে সেম আগের মতোই ফাইবার ডট কম লিখে আমরা ইন্টারে চাপ করব এখানে হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড এখানে আমরা লিখব ফেসবুক প্রমোশন ফেসবুক প্রমোশন আগে আমাদেরকে দেখতে হবে ফেসবুকের এখন কাজ কীরকম আছে ফেসবুকে এখন নতুন একটা সিস্টেম তৈরি করছে অর্গ্যানিক ইউজ করা হয়েছে ঠিক আছে আমরা এখন যেগুলো গিগ বানাবো সবগুলোই অর্গ্যানিক ইউজ করব ঠিক আছে তার মধ্যে আমরা ফেসবুক প্রমোশন দিয়েই সার্চ করব আগে আমরা প্রমোশন দেখি তারপরে অর্গ্যানিকটা দেখতেছি আমরা ফেসবুক প্রমোশন নিয়ে সার্চ করার পর এখানে মোটামুটি সাত হাজার ছয়শত ছত্রিশটা সার্ভিস অ্যাভেলেবল আছে আর কি এখানে এই একজন আছে এটা আমার পরিচিত তো মোটামুটি ভালোই কাজ করতেছে এই একটা ছেলে দেখি একটু আমরা কাজ দেখি ওর কাজ কীরকম আছে একটা অর্ডার এখনও আছে টু মিলিয়ন ফেসবুক প্রমোশন করে দিবে দেখি লেভেল টুয়ে আছে দুই হাজার বিশে অক্টোবরে আসছে একশো ছয়চল্লিশটা কাজ কমপ্লিট করছে শুধু ফেসবুক মার্কেটিং মানে এটার উপরেই তিনি কাজ করছে হচ্ছে একশো বাইশটা আসছে গত দুই হাজার বিশে অক্টোবরে দেখেন এখান থেকে কিন্তু তিনি প্রতিনিয়ত প্রতিদিনই ধরতে গেলে কাজ পাইতেছে আমরা যদি দেখি রিসেন্টলি মোস্ট রিসেন্ট দুই দিন আগে ডেলিভারি দিছে চার দিন আগে চার দিন আগে এক উইক আগে তার মানে কি একটা অ্যাকাউন্ট যদি একবার উঠে যায় তারপরে আর কাজ নিয়ে টেনশন করতে হয় না প্রথম মনে করেন পাঁচ ছয়টা কাজ পাওয়াটা একটু ট্রাপ বা কঠিন হয় তারপরে আর আসলে কঠিন হয়ে দাঁড়ায় না তো এখানে আমরা একটা গিক দেখলাম মোটামুটি ভালো পজিশনে আছে শুধু ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিসটা দিয়ে ইনকাম করতেছে এই গিকটাই অবশ্য ডিলিট হয়ে গেছিলো এই লোকটার আবার এই গিকটাই পাবলিশ করছে ওকে এই একজন আছে লেভেল ওয়ানের সেলার একটা অর্ডার এখনও আছে ওয়ান মিলিয়ন প্রমোশন করে দিবে ওয়ান মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দিবে দশ ডলার নিবে এই কাজটা করতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে এক ঘন্টা সর্বোচ্চ লাগলে আমাদের এক ঘন্টা সময় লাগবে এই কাজটা করতে তো আমরা এই কাজটাই আজকে শিখব এখানে টু মিলিয়ন করে দিবে বিশ ডলারে তার মানে এক ঘন্টা যদি আপনি কাজ করেন এখানে মোটামুটি আপনার স্যালারি হবে প্রায় আটশো টাকার মতো কাছাকাছি তো দশ ডলারে আটশো টাকার মতো আসে এখন এখানে দেখেন অনেক সার্ভিস আছে তারা শুধু ফেসবুক মার্কেটিং নিয়েই কাজ করতেছে এখানেও একটা অর্ডার চলতেছে টু মিলিয়ন প্রমোশন করবে পনেরো ডলারে আর এটা মেয়ের একটা মেয়ের অ্যাকাউন্ট আমি প্রথমে বলছি মেয়েদের অ্যাকাউন্টগুলো খুব দ্রুত দৌড়ায় ঠিক আছে যদি পারেন আরেকটা করে মেয়েদের নামে অ্যাকাউন্ট করেন করে কাজ করেন ঠিক আছে তো এখানে দেখেন আর্টসে হচ্ছে দুই হাজার একুশের মার্চে এখন দুই হাজার বাইশের বাইশ চলতেছে মোটামুটি তিনি কাজ করছে তেত্রিশটা শুধু ফেসবুক মার্কেটিংয়েরই কাজ করছে হচ্ছে ছাব্বিশটা আর খুব বেশি দিন হয়েছে আসে নাই ঠিক আছে আমরা যদি তার কাজ দেখি তার মনে হয় যে রিসে প্রতিদিনই কাজ চলে দেখেন এক ঘন্টা নয় ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে এখন একটা কাজ রানিং আছে আবার এক উইক আগে দিছে দুই উইক আগে দিছে মানে তিন উইক মানে এই মাসের মধ্যে দেখেন কতগুলো কাজ করছে তো আবার দুই মাস ঠিক আছে তো আসল কথা হচ্ছে কি আপনি মেয়েদের অ্যাকাউন্টে কাজগুলো বেশি দেয় যা দেখতেছি আমি রিসার্চ করে দেখেন শুধু মেয়েদের অ্যাকাউন্ট এখন প্রতিটা সেলারে দুইটা তিনটা করে অ্যাকাউন্ট দেখেন এখানে তিনি কি করে মানে ফেসবুক পেজ প্রমোশন করে দিবে boost your Facebook page increase your page like follower engagement এটা বুস্টিংয়ের সার্ভিস কিন্তু এটা ফেকভাবেই করবে আমি জানি ওকে দেখেন তারা কিন্তু শুধু ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে টু লেভেল টুয়ে চলে আসছে বিশে আসছে তো এখানে কিন্তু ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা কিন্তু ভালো কিছু করা যেতে পারে যদি আমরা যদি ভালোভাবে কাজটা শিখতে পারি এই একজন আছে আমার এই এক ছোটো ভাই তো ওর তো সবসময় অনেকগুলো কাজ পড়ে থাকে এই একজন দেখেন সাতটা কাজ পড়ে আছে এখান থেকে প্রায় তিনি পাঁচ থেকে ছয় হাজার ডলার ইনকাম ইনকাম করছে শুধু ফেসবুক প্রমোশন থেকে ছয় হাজার ডলার প্লাস আসছে মবি উনিশের দিকে না বিশের বিশে আসছে দেখেন মে মাসের অ্যাকাউন্ট কিন্তু তিনি কিন্তু ছেলে ঠিক আছে তার ওয়াইফের অ্যাকাউন্ট দিয়ে আসলে করা হয়েছে তো এরকম যদি আপনি দেখেন আরও একটু শো পাবেন এই যে একজন আছে এটা উনিশের দিকে মেবি আসছে দেখি তো বিষয় আসছে এও বিষয় আসছে এ খুব একটা অনলাইনে থাকে না অ্যাক্টিভ তারপরেও কাজ গিগ ফার্স্ট পিসটা তাদের গিক একবার ফার্স্ট পিসটা চলে আসবে দেখবেন যে তাদের কাজ নিয়ে নিয়ে আর বসে থাকতে হবে না একটার পর একটা কাজ করেই থাকবে তো আমরা বুঝতে পারলাম এখানে আমরা শুধু ফেসবুক মার্কেটিংয়ের কাজটা শিখেও আমরা কেরিয়ার বিল্ড আপ করতে পারি তো যাই হোক আমরা এখন এই এরকম একটা সার্ভিস দিব যারা দিতেছে এখান থেকে এই আমার যে সার্ভিসটার কথা বললাম এক মিনিট এই লোক এই ছেলেটা তিনি চার মিলিয়ন ফেসবুক প্রমোশন করে দিবে তিরিশ ডলারে তিনি প্রথম সার্ভিস শুরু করছিল দশ ডলার থেকে আর এখন সার্ভিস করে দিছে হচ্ছে চার মিলিয়নে তিরিশ ডলার আর এখানে সাত মিলিয়নে দিতেছে পঁয়ত্রিশ দশ মিলিয়নে করে দিবে পঞ্চাশ মানে পাঁচ হাজার টাকা এই কাজটা আপনার করতে খুব একটা সময় লাগবে না ধরেন তিন থেকে চার ঘন্টা লাগবে দশ মিলিয়নে পোস্ট করতে তো আজকে আমরা এই কাজটাই দেখব এটা কিভাবে করতে হয় তো আমাদের সবারই অবশ্য ফেসবুক এই কাজটা করতে গেলে আপনাদের কিছু জিনিস লাগবে প্রথমে আপনার ফ্যামিলি অথবা আপনার যে কোনো মানুষের নামে ভেরিফাইড ফেসবুক লাগবে মিনিমাম ছয়টা মিনিমাম আপনাকে ছয়টা থেকে সাতটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে প্রথমে লাগবে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কমপক্ষে কয়টা ছয়টা লাগবে ছয়টা লাগবে আর দুই নম্বরে লাগবে হচ্ছে এই কাজটা করার জন্য আপনার মিনিমাম পঞ্চাশ থেকে একশোটা গ্রুপে জয়েন হতে হবে গ্রুপসে জয়েন হতে হবে মাস্ট বি এই এই কয়েকটা জিনিস হলে আপনি কাজটা করতে পারবেন খুব ভালোভাবে আর বাইরের কাছে নেবেন হচ্ছে আপনার এটা হচ্ছে বাইরের কাছে রিকোয়ারমেন্ট থাকবে একটা একটা ইমেজ নেবেন একটা ফটো ফটো নেবেন এই কাজটা করার জন্য ফটো অর ইমেজ চার নম্বরে নেবেন হচ্ছে এগুলো লাগবে না এগুলো শুধু আপনার কাজ করার জন্য আপনার প্রয়োজনে যেগুলো লাগবে সেটা লাগবে আর বাইরের জন্য নেবেন হচ্ছে একটা ফেসবুক ফটো নেবেন প্রথমে একটা শর্ট ডেসক্রিপশন নেবেন শর্ট ডেসক্রিপ শর্ট ডেসক্রিপশন তিন নাম্বারে নেবেন হচ্ছে website link website or product product link product link নেবেন আর যদি তার ফেসবুকের যদি পোস্ট করতে হয় তারকে যদি ফেসবুকের পেজটা প্রমোশন করতে হয় তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দরকার পড়বে না তারপরে নেবেন সমস্যা নেই ফেসবুক পেজ লিঙ্ক তাহলে নেবেন ফেসবুক পেজ লিঙ্ক তো এটা লাগবে হচ্ছে আপনি বাইরের কাছে রিকোয়ারমেন্ট এই কাজ এটা দিলে আপনি কাজটা শুরু করতে পারবেন এই এই চারটা জিনিস দিলে আপনি কাজটা শুরু করতে পারবেন আর ওই কয়টা হচ্ছে আপনার নিজের জন্য লাগবে আমি তারপরে আবার দেখে রাখি প্রথমে নেবেন হচ্ছে ছয়টা ছয়টা অ্যাকাউন্ট করবেন ফেসবুক অ্যাকাউন্ট করবেন ফেসবুক অ্যাকাউন্ট ছয়টা করবেন তারপরে দুই নাম্বারে দিবেন হচ্ছে মিনিমাম গ্রুপে গ্রুপসে জয়েন হবেন হচ্ছে গ্রুপ জয়েন পঞ্চাশ থেকে একশো উপরেরটা হচ্ছে আপনার এই এই কাজটা করার জন্য আপনার এইগুলো নিজস্ব প্রয়োজন আর এটা হচ্ছে কাজটা স্টার্ট করা মানে কাজটা পাওয়ার পরে এইগুলো প্রয়োজন আপনার তো আমরা ধরেন এখন আমাদের একটা কাজ আমাদের একটা ক্লায়েন্টে দিয়েছে সেটা আজকে আমরা দেখব ধরেন এটা হচ্ছে আমাদের আমি চলে যাব হচ্ছে আলিবাবাতে আলি এক্সপ্রেসে বাইরে কিভাবে দিবে সেটাও আমি দেখাবো তো আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে আমরা গুগল ডকে চলে যাব গুগল ডকের ভিতরে মূলত আপনার কাজগুলো দিয়ে দিবে তো দেখুন আমাদের কি কি দিয়ে দেয় সেটা আমরা দেখাবো আলি এক্সপ্রেসে চলে আসছি এখানে আলি এক্সপ্রেসের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব ধরেন এখানে বায়ার দিয়েছে ধরেন বাচ্চাদের এটাও দিতে পারে ওকে বাচ্চাদের এটা দিয়ে দিই আমি বাচ্চাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা যায় ছয় বছরের বাচ্চাদের এটার মেবি আমরা বাথরুম বলে থাকি না সাগর ভাই আছেন আপনি বলতে পারবেন এটা সব বেবি পটি হ্যাঁ পটি পটি করার জায়গা ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের যা যা লাগবে আমি বাইরের কাছ থেকে বাইরের যেভাবে আপনাদের জিনিসগুলো দিবে সেটা আমি এখান থেকে নিতেছি ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য এখানে কি কি লাগে আমাদের কাজগুলো করতে ধরেন একটা ছবি আমি বায়ার আমাকে দিছে তো একটা ছবি তারপরে এই একটা ছবি দিচ্ছে আপনাকে অনেকগুলো ছবি দিতে পারে আমি এগুলো আর রেখে দিই এখন এটা হয়ে গেছে আপনাকে জাস্ট একটা লিঙ্ক দিবে ঠিক আছে আর আমাদের কাজটা করতে এরকম একটা এটা হচ্ছে তার একটা ধরেন ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন এখানে একটা আমরা ড্রগ ফাইলে নেই ছবিগুলো এখান থেকে দিয়ে দিবে আর কি মানে আপনার ফাইবারের ভিতরে দিয়ে দিবে ছবি দিয়ে দিবে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে আর হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবে এরকম প্রোডাক্টের লিঙ্ক উপরেটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক এরকম অবস্থায় থাকবে লিঙ্কটা হয়তো ছোট হতে পারে বড় হতে পারে ঠিক আছে তো এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে তো আমি কি পেলাম আমার কাজটা করতে কি কি লাগবে আমি বলছি ফটো লাগবে ফটো আমি পেয়ে গেছি একটা শর্ট ডেসক্রিপশন লাগবে অথবা ফেসবুক অথবা প্রোডাক্ট লিঙ্ক লাগবে তো আমাদের মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট পেয়ে গেছে এটা আমাদের রিকোয়ারমেন্ট তো এবার আমরা কাজটা করব কিভাবে তো আমি চলে যাব হচ্ছে আমার ফেসবুকের অ্যাকাউন্টে ফেসবুক ফেসবুক ডট কম এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে আমি বলছি আপনাদের গ্রুপে জয়েন হতে হবে ধরেন আমার এটা এই প্রোডাক্টগুলো আমি কোথায় বিক্রি করব বা আমি কোথায় সেল করব সেই গ্রুপগুলোতে আমাকে জয়েন হতে হবে আমি চাচ্ছি যে ইউএসের বাই সেল গ্রুপগুলোতে আমি জয়েন হবো ইউএসএর buy sell buy and sell group আমি লিখে যখন এখানে সার্চ করব ইউএসএর বাই সেল গ্রুপ ইউএসের এনিথিং গ্রুপ তারপরে Australia group Canadian group buy sell group যদি আপনি সার্চ করেন এখান থেকে গ্রুপ যদি আমরা সিলেক্ট করি গ্রুপ দেখেন তাহলে শুধু গ্রুপ আসবে কোনো পেজ আসবে না শুধু গ্রুপ আপনি গ্রুপ দেখে শেষ করতে পারবেন এত গ্রুপ আছে আপনার সবগুলোতে একটা একটা করে এরকম করে জয়েন হতে হবে ঠিক আছে আপনি প্রতিদিন পাঁচ থেকে সাতটা গ্রুপে জয়েন হবেন বেশি হইলে আপনার সমস্যা হতে পারে আমি গ্রুপে জয়েন হইলাম এভাবে জয়েন হবেন তো আমি জয়েন হই জয়েন হই এভাবে জয়েন হবেন ইয়েস সবগুলোতে ইয়েস দিয়ে দিই ঠিক আছে দিয়ে সাবমিট করে দিলাম ওকে আমি এগুলো গ্রুপে জয়েন হইলাম আমার কি আপনি তো কাজটা শুরু করার প্রথমেই আপনার ফাইবারে গিকটা দেওয়ার আগে তো আপনি এগুলো এক জায়গায় রাখবেন তাই না তারপরে তো কাজ শুরু করবেন ধরেন আমার গ্রুপগুলোতে এখন জয়েন করা হয়ে গেছে তো আমি এই গ্রুপগুলো আমি কোনো লিস্ট করব না কারণ লিস্ট করে অনেক একটা ঝামেলা কিন্তু আমরা এখান থেকে সহজ একটা পন্থাতে আমরা গ্রুপ কয়টা গ্রুপে আমরা জয়েন আছি সেটা আমরা দেখতে পারবো আমরা আমাদের প্রোফাইলে চলে আসব আসার পরে এখানে দেখবেন মোড় লেখা আছে মোর থেকে আমরা চলে আসব একদম নিচের দিকে গ্রুপসে আমরা দেখি গ্রুপসটা পাই কিনা হ্যাঁ এই যে দেখেন গ্রুপস নামের একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমি যতগুলো গ্রুপে জয়েন হয়েছি সবগুলো গ্রুপের এখানে লিস্টগুলো শো করতেছে সবগুলো গ্রুপের লিস্ট এখানে শো করতেছে তো আমি একটা গ্রুপে পোস্ট করি ধরেন আমি কোন গ্রুপে পোস্ট করব ধরেন ইউএসের আগে ছোট ছোট প্রথমে আমি বলি আরেকটা জিনিস অবশ্যই প্রথমে যেগুলো গ্রুপে জয়েন হবেন সেটা এক লক্ষের মানে এক লাখের কম গ্রুপগুলোতে মেম্বারগুলোতে জয়েন করবেন কারণ এক লাখের উপরে জয়েন করলে আপনার পোস্ট করতে সমস্যা হতে পারে তো আমি ধরেন এই গ্রুপে পোস্ট করব তো আমি এই গ্রুপটা ওপেন করলাম একটা নিউ ট্যাপে ওপেন করার পর এই গ্রুপটায় চলে আসছি এখন আমাদের এখানে পোস্ট করার জন্য আমরা এখানে একটা অপশন পাবো নাম হচ্ছে ডিসি মানে ডিসকাশন ডিসকাশনের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও ওকে আমাদের যেহেতু বায়ের ফটো দিছে বায়ের যদি ভিডিও দেয় তাহলে ভিডিওতে সিলেক্ট করে দেবেন যেহেতু আমাদের ফটো দিছে আমি ফটোটা এখানে দিয়ে দিলাম তো আমার এখানে দুইটা ফটো দিছে ভাইয়া তো আমি নিচের থেকে এই দুইটা সিলেক্ট করে দিলাম একদম সহজ কাজ দেখেন আমার দুইটা ফটো এখানে দিয়ে দিছে আমি প্রথমটা দেখি ড্রপ ডাউন করা যায় কিনা ওকে এরকমই থাক তো আমার লাগবে একটা কি ডেসক্রিপশন ওকে আমি ডেসক্রিপশনটা এখান থেকে কপি করি এটা হচ্ছে আমাদের title okay title and description এটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ডেস্ক এটা টাইটেল দিলাম দেখি নিচে ডেসক্রিপশনটা আছে কিনা ওকে মেবি মেবি মেবি অনেক বড় ওকে ওইটাই আমাদের ডেসক্রিপশন ধরেন ওইটাই আমাদের ডেসক্রিপশন দিয়ে দিছে ওকে এখানে যেহেতু ডেসক্রিপশন নাই ডেসক্রিপশনটি একটু বড় থাকে ওরে বাপরে অনেক কিছু শুধু ইমেজ আর ইমেজ এগুলো ফিডব্যাক তো আমি উপরের দিকে যাই দেখি পাই কিনা সবগুলো ডেসক্রিপশন এটাই ডেসক্রিপশন হবে ক্যামেরা এই ডিসক্রিপশনটা অনেক বড় এটা কি দি প্যাকেজ ডিসপার্চ উইথ দি এত আওয়ার্স ওকে এটা না এটা হবে ডিসক্রিপশন ড্রপ শিপিং ওকে লাগবে না shopping free shopping free okay ধরেন আপাতত এটাই আমাদের ডেসক্রিপশন বাইরে আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দেবে হয়তো দুই লাইনে হতে পারে এক লাইনে হতে পারে আমি ডেসক্রিপশনটা কপি করি কপি করে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের অবশ্যই একটা লিঙ্ক দিতে হবে ঠিক আছে তো আমি লিঙ্কগুলো ইউজ করতে পারি এখানে কিছু ম্যাজিক বসাইতে পারি ম্যাজিক বসাইলে দেখতে আরেকটু ভালো লাগবে তো আমি চলে যাব হচ্ছে ম্যাজিক বসানোর জন্য ফেসবুকে চলে যাব এখানে লিখব emoji emoji emoji copy paste okay emoji এখানে আমি যে কোনো একটা সাইডে যাব ধরুন আমি এটাতে গেলাম যাওয়ার পর এখানে দিব হচ্ছে ধরেন আমার একটা ই লাগবে হাত লাগবে ওকে এটা হচ্ছে ড্রপ ডাউন নিচে ওকে এই হাতটা আমি নিলাম কপি করে আমি চাচ্ছি এই লিঙ্কটার মধ্যে কেউ ক্লিক করো ওকে আমি এখানে এটা দিয়ে দিলাম ম্যাজিক বসে আর হচ্ছে আমি চাচ্ছি যে লিঙ্কটা আমি মার্ক করে দিব তাহলে আমি এইটা আমি নিয়ে নিলাম ওকে তো এটাও আমি কপি করলাম এখানে দিয়ে দিলাম এখানে লিখবো হচ্ছে বাই নাও লিঙ্ক দিয়ে এখানে একটা মানে এটার একটা ঈদে দিলাম দেওয়ার পর এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিতে পারি এই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি যদি এটা অনেক বড় হয় যদি এই লিঙ্কটা অনেক বড় হয় তাহলে আপনি কি করবেন চলে যাবেন হচ্ছে লিখবেন ইউআরএল এল শর্ট বা শর্টার অনেকগুলো পাবেন ইউআরএল শর্ট লিখলেই প্রথমে পাবেন এটা হচ্ছে বিটলি এটা সবার ব্রাউজারে আসলে সাপোর্ট করে না আমরা দেখি টর্নিতে টর্নি ইউআরএলে যেতে পারি টেন ইউআরএল ওকে এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারি এটা আমি তো কাজ করি নাই দেখি আর একটু ভালো তো পাই কিনা ফ্রি ইউআরএল শর্ট ওকে এটাতে যাই ওকে আমাদের বাইরে যে ধরেন বাইরে আমাদেরকে এই লিঙ্কটা দিছে আমি এটা সম্পূর্ণ কপি করব কপি করে এটা শর্ট করে নেব এত বড় লিঙ্ক কিন্তু ফেসবুকে নিবে না তো আমি এটা শর্ট করে ফেলি শর্ট করলে এটা মাস্কিংয়ের মতো কাজ করবে আপনার এটা আমি কপি করলাম আমার ইউআরএলটা আমি এটা আমার ফেসবুকের এখানে দিয়ে দিলাম তাহলে কি খুব সুন্দর কিন্তু একটা লিঙ্ক যদি আমি এটা সম্পূর্ণ দিয়ে দিতাম তাহলে কীরকম হইতো বাজে দেখাইতো খুবই বাজে দেখাইতো কেউ মানে ভুল করে ওইখানে ক্লিক করতো না আবার কি না কি হয় ঠিক আছে অনেক বড় দেখছেন খুব বাজে দেখাবে তো আমি শর্ট করে দিলাম ভালো লাগবে আর কি তো এটা দিয়ের পর আমাদের কাজটা এখানে মোটামুটি শেষ তা আমি এবার পোস্ট করি দেখি এটা আমি আগে কপি করি ওকে আমি আরেকটা সিস্টেম দেখাবো সহজ করা এটা আমি কপি করে ফেলি বারে বারে পোস্ট করাছে আমি কপি করি কপি করে পোস্ট করলাম দেখি আমাদের পোস্টটা নেয় কিনা হ্যাঁ আমাদের পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেছে তো এটা আপাতত এখানেই থাক আমরা আরেকটা স্টেপ দেখব এটা আমি লিস্টিং করব পরে আমি আবার চলে যাব প্রোফাইলে এই একটা সিস্টেম করলে আপনি এইভাবে ডাইরেক্ট গ্রুপে যায় যা পোস্ট করতে পারেন আরেকটা সিস্টেম আছে পোস্ট করার আমাদের প্রোফাইলে আমরা এটা পোস্ট করব তো আমরা প্রোফাইলে এখানে আমাদের ছবিগুলো নিয়ে আসি প্রোফাইল থেকে এখান থেকে আমার এই দুইটা ছবি কালেক্ট করে এখানে দিয়ে দিলাম আপলোড করে এখানে আমার ডেসক্রিপশনটা আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে এবার এখানে আমার প্রোফাইলে পোস্ট করলাম এখানে আমাদের প্রোফাইলেও পোস্টটা হয়ে গেছে সুন্দর করে ডিজাইনটা হয়ে গেছে তো আমি চাচ্ছি এটা আমি এখন শেয়ার করে দিব বিভিন্ন গ্রুপে ধরেন আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব এখান শেয়ার করলে ফেসবুক কখনো মাইন্ড করে না ঠিক আছে পোস্ট দেখা যায় একটা পোস্টই যদি বারে বারে করেন সমস্যা হতে পারে এটা করলে আর একটু বেটার হবে আপনি চাইলে যদি এইভাবে সমস্যা হয় আপনি ওইভাবে করবেন এভাবে আপনার লিঙ্কটা পেতে একটু অসুবিধা হতে পারে তো আমি গ্রুপে শেয়ার করব আমি এখানে গ্রুপটা সিলেক্ট করলাম এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে এই গ্রুপে পোস্ট হবে আমি এই গ্রুপটা সিলেক্ট করে দিলাম এখান থেকে পোস্ট করে দিলাম আবার এখান থেকে আমি পোস্ট করলাম গ্রুপে আবার আরেকটা গ্রুপে আমি পোস্ট করে দিই এটাতে যাই ম্যাটেরিয়ালস বাইসেল এটাতে গেলাম পোস্ট করে দিলাম আবার আমি আরেকটা গ্রুপে পোস্ট করি ধরেন ইউএসএর ক্লাসিফাইড পোস্টিং সাইটে পোস্ট করে দিলাম আমি পোস্ট করে দিলাম তো আমার কিন্তু তিনটা শেয়ার হয়ে গেল তো এবার আমরা শেয়ারগুলো পাবো কোথায় এখানে আমরা রিপ্লেস করি দেখি এখানে শেয়ারের অপশনগুলো আসবে আই থিঙ্ক আসবে হ্যাঁ এখানে দেখেন তিনটা শেয়ারের অপশন আছে এবার বায়ারকে আমরা কিভাবে কি কাজটা জমা দিব কোথায় বা বায়ার যে কাজটা ডেলিভারি নেবে সেটা কেমনে তো সেই জন্য আমাদের ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা প্রুফ দিতে হবে এই প্রুফটা আমরা এখন তৈরি করব তো আমাদের আপাতত এখানে মোটামুটি অনেক কিছু দেখলেন আপনারা ইউআরএল শর্টের তো এবার বাইরের প্রুফ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা জিনিসের সাহায্য নিতে হবে স্ক্রিনশটের জন্য একটা স্ক্রিনশট এক্সট্রেকশন লাগবে তো আমরা সবাই এখানে চলে আসবো আপনাদের ক্রোম ব্রাউজার হতে পারে মজিলা ফায়ারবক্স হতে পারে তো আপনার ক্রোম ব্রাউজার এখানে আসব এখানে এসে আমরা এখান থেকে থ্রি ডট মেনু থেকে আমরা চলে যাব মোর মোর থেকে চলে যাব হচ্ছে এক্সট্রেকশন আবার দেখাই থ্রি ডট মেনুতে চলে আসবেন থ্রি ডট মেনু থেকে মোর মোর থেকে এক্সট্রেকশন এখানে ক্লিক করবে তো আমার এক্সট্রেকশন লাইটটা এখানে দেওয়াই আছে তো আমি এটা রিমুভ করে দিই আপাতত তো এখান থেকে আমি আবার দেখেন এরকম থাকবে এখানে আবার তিনটা ডট আছে মেনু আছে মেনুতে ক্লিক করবেন ক্লিক করে open the Chrome web store এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এবার আমরা এখানে পেস্ট করব অথবা আপনি এখানে লিখবেন light shot L I G L I G okay L I G H T light shot S H O R T shot দেখেন লাইট শট এটা লিখলেই হয়ে যাবে ওকে আমরা কি ভুল লাগতেছি নাকি বান্নামটা দেখি তো এল আই জি ওকে এইস ওকে আমরা ভুল বান্নাম লিখছি L I G S T light short এবার দেখেন বান্নামটা এটা লিখে সার্চ করবেন প্রথমে একটা এটা আসবে আমাদের লাইট শর্ট লেখা স্ক্রিনশট লিখলে হয়ে যাবে এটা আমরা কপ এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড করে ফেলব ওকে এখান থেকে আমরা অ্যাড করে ফেলি এখানে অ্যাড করলাম এবার আমরা চাচ্ছি ধরেন এখানে তো অ্যাড হয়ে যাবে যে কারো কোনো সমস্যা হওয়ার কথা না একটু দেখে এটা সমস্যা হবে না কারো আরেকটা সিস্টেম আছে যদি কারোর ক্ষেত্রে এখানে প্রবলেম মানে কোনো ব্রাউজারে প্রবলেম থাকলে এটা এখানে শো কোড মানে এই অপশনগুলো নাও পেতে পারেন সেই জন্য আরেকটা সিস্টেম আছে সেটাও দেখাই তো এখানে আমরা এবার এই মেঘের মতো একটা অপশন আছে এক্সটেকশন নামের এখানে আমরা ক্লিক করে এটা আমরা মার্ক করে নিব মানে পিন করে নিব পিন করে নিলে আমাদের এখানে দেখতে পারবো তো একটা অপশন গেল আমরা এটা কেটে দিলাম এবার আমরা লিখি এখানে light short L I G S T light short short short downloader এটা ডাউনলোডার লিখলেই হয়ে যাবে লাইট শট ডাউনলোডার লেখলে প্রথম একটা ওয়েবসাইট পাবেন এখানে আপনারা ক্লিক করবেন এটা আরেকটা সিস্টেম এখান থেকে আমরা এটাও ডাউনলোড করে নেব কারণ আমি দেখাইতেছি যদি আমরা এটা ডাউনলোড করি তাহলে দেখেন এখানে কোনো লাইট শটের কোনো অপশন নাই এখান থেকে আমরা ক্লিক করলে শুধু কিন্তু ই হবে আমরা শুধু এখান থেকে কিন্তু ই নিতে পারবো লিঙ্ক নিতে পারবো তো লিঙ্ক অটোমেটিকলি জেনারেট হবে না মেবি হ্যাঁ আপনারা যদি এখান থেকে এখানে আসবে না এটা আমার মানে অফলাইনে একটা করা আছে আপনারা ট্রাই করে দেখেন এটা এখানে লিঙ্ক জেনারেট হবে না আমি যদি এটা না করি এটা যদি ডাউনলোড না করি শুধু এখানে কাজ করবে মানে উপরে এক্সট্রেকশনটা কাজ করবে কিন্তু নিচের এখানে শো করবে না অথবা আপনি যদি প্রিন্টে ক্লিক করেন এখানে অটোমেটিকলি লিঙ্ক জেনারেট হবে না তো এটা যদি ডাউনলোড করেন এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন তাহলে আপনার এখানেও শো করবে এখান থেকে অটোমেটিকলি লিঙ্ক জেনারেট হবে ধরেন এখান থেকে আমি যদি এবার ই করি মানে আপলোড করি এখানে একটা লিঙ্ক জেনারেট হবে এই যে একটা লিঙ্ক জেনারেট হয়েছে বিষয়টা বুঝতে পারছেন আশা করি এটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে তো আমি ডাউনলোড করে ফেলি তো এটা আমি সম্পূর্ণ ডাউনলোড করি এই যে ডাউনলোড হচ্ছে দুই দুই এমপিরও কম এটা আমি এবার ওপেন করব ওপেন আপনাদের ওইখানে দেখাবে কিনা আমি জানি না ইনস্টল নাও দেখাতে পারে তো ওপেন হইতেছে ওকে এটা রান করব আমি একবার রান করছি এটা আমি কেটে দিই আপাতত ওকে দেখা যায় কি স্ক্রিন হ্যালো হ্যালো আপনারা কি সব ঘুমাই গেলেন নাকি ওকে হ্যাঁ, এবার ইয়েসে আমরা ক্লিক করব এটা এভাবে ইনস্টল করবেন ইয়েসে আমরা ক্লিক করলাম মানে না না আটকে হয় নাই তো এটা একটু অপশনে চলে গেছে ওকে এখান থেকে আমরা ওকে করে দিব ইংলিশ এগুলো আমাদের লাগবে না ওকে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব এবার নেক্সট করব আমরা একবার আমরা ইনস্টল করছি একটু সমস্যা হবে ইনস্টল নাও হতে পারে তো আমাদের এখানে একটু সময় লাগতেছে ওকে আমাদের ফিনিশ হয়ে গেছে তার মানে আমাদের কাজটা কমপ্লিট তো এবার আমরা এখানে চলে আসি আগের জায়গায় আমরা এখানে ছিলাম এবার আমরা একটা স্কিল শিট তৈরি করব এখানে আমরা চলে যাব নতুন একটা ট্যাবে অথবা আমাদের আগের জিমেলে চলে যাই এখানে আমি জিমেলে চলে যাব এখানে লিখব Gmail Gmail Gmail dot com লিখি এখান থেকে আপনাদের এখানেই পাবেন জিমেল থেকেও যেতে পারেন অথবা এখান থেকে দেখেন নাইন ডট আছে এখান থেকে আমরা ড্রাইভে যেতে পারি তো আমরা এখান থেকে চলে যাই ইয়া হতে সমস্যা হতে পারে জিমেল ডট কমে চলে আসলাম এখানে আসার পর এবার দেখেন নাইন ডট আছে এখানে এখানে আমরা ক্লিক করব ড্রাইভ ড্রাইভে আমরা ক্লিক করব ড্রাইভে ক্লিক করলে আমাদের প্রুফ দেওয়ার একটা অপশন পেয়ে যাব তো আমি দুইটাই দেখাবো সিস্টেম তো আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব নিউ এক্সেল শিট এখান থেকে নেব এক্সেল শিট নিউ থেকে এক্সেল শিট নিব নেওয়ার পর এখানে একটা নাম লিখবো বাইরের নাম কি দেওয়া যায় বাইরে যদি নাম যদি দিতে চান দিবেন না দিলে লিখবেন যে ফেসবুক মার্কেটিং অর্ক organic organic organic Facebook marketing Facebook marketing job এটা দিলাম অথবা মার্কেটিং জব প্রুফ অথবা অনেক কিছু লেখা যায় জব প্রুফ দিলে বেটার হয় অথবা work marketing work work list ইত্যাদি ইত্যাদি দেওয়া যায় তো আমি এখান থেকে আমি একটা সাজাই স্কিল শিট তো আমি এখানে একটু ঘরগুলো বড় করে নেই সবগুলো ওকে এখানে আমি নিব হচ্ছে লং লং এখানে নিব হচ্ছে Facebook Facebook group group link আমরা গ্রুপের নাম লিখবো না কখনো ঠিক আছে কেন লিখবো না কারণ গ্রুপের যদি নাম লিখি তাহলে কখনো কখনো আমরা একটা গ্রুপে দুইবার লিঙ্ক মানে পোস্ট করা হয়ে যেতে পারে তখন বায়ার বুঝে ফেলবে যে এই একই গ্রুপে পোস্ট করছে আর দেখতে খুব একটা ভালো লাগবে না আপনি গ্রুপের লিঙ্ক নেবেন তো এখানে নিব হচ্ছে screenshot link screen screenshot screenshot link নেবেন একটা তারপরে নেবেন হচ্ছে একটা নেবেন হচ্ছে স্ক্রিনশট নিন মেম্বার ম্যাম বার মেম্বার নেবেন গ্রুপ মেম্বার নিতে পারি গ্রুপস গ্রুপ মেম্বার তো এটা নেওয়ার পর আমরা আরেক কিছু নিতে পারি ধরেন আমরা দুইটা জায়গায় পোস্ট করছি না এটার পিপল কত আছে সাতচল্লিশ মানে সাঁত্রিশ হাজার ওকে মেম্বারটা আমি কপি করি গ্রুপ মেম্বার মেম্বারটা আমি এখান থেকে নিলাম তো এবার আমি নিব হচ্ছে কি একটা লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক ফেসবুকের মার্কেটিংয়ের ক্ষেত্রে লাইভ লিঙ্ক নেবেন কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের জন্য প্রোফাইল লিঙ্ক নেবেন profile link and live link তো আমি সম্পূর্ণটা এবার বড় করে দেই এখান থেকে চোদ্দোই করে দিলাম আর এটা আমি চাচ্ছি যে সবগুলো মাঝ মাঝামাঝি থাকুক বেটার লাগবে আর কি আর কতগুলো এক সাইডে চলে গেছে আর কতগুলো আরেক সাইডে চলে গেছে এটা এখান থেকে এসা আমরা দেখেন এখানে একটা আছে হরিজেন্টাল এখানে আমরা থেকে আইসা এখান থেকে মেডেল করে দিব তাহলে কি মাঝখানে হয়ে গেল তো এবার আমরা এখান থেকে এই কালারটা আমরা চেঞ্জ করে দেব তো এখান থেকে আমরা মার্কিং আসা এখান থেকে চেঞ্জ করে দেব এটা হচ্ছে টেক্স কালার টেক্সের যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে করতে হবে আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হবে এটা করা শেষ তো এখান থেকে আমরা এটা চাইলে বোল্টও করে দিতে পারি এবার আমরা বোল্টও করে দিলে আর একটু ভালো লাগবে বোল্ট করার দরকার নেই আমরা এরকমই থাক এখান থেকে আমরা সিরিয়ালগুলো বসাবো এটা লং এক দুই এখন এক দুই এরকম করে লিখতে অনেক সময়ের ব্যাপার দুইটা সিলেক্ট করে ধরে টান দিবেন তাহলে এক দুই ওরাই লিখে দেবে ঠিক আছে তো আমাদের হয়ে গেছে এক দুই লেখা এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে ডিস মানে ডিসকাসে একটা পোস্ট করছি তো আমি এখান থেকে আর এখন একটা মজার বিষয় হচ্ছে কি যাদের এই পোস্টগুলো ফেসবুকের ইয়েতে চলে যায় মানে আমাদের ফেসবুকের যে বিজনেস বা মার্কেট প্লেস আছে ওখানে অটোমেটিকলি চলে যায় তো আমরা এখান থেকে এটা পোস্ট করি এখানে স্ক্রিনশট নেই এখানে স্ক্রিনশটের উপরে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে সম্পূর্ণটা কপি করলাম কপি করে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি একটা মার্ক করে নিয়ে যেটা আমাদের পোস্ট এরকম করে মার্ক করবেন আপনারা অথবা এখান থেকে আরেকটা ই নিয়ে আসবেন এরকম করে দেখা দেবেন এটা পোস্ট করছি তো দিয়ে এবারে এই যে দেখেন একটা ম্যাগের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা লিঙ্ক জেনারেট হবে আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়েছে তো এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করে আমাদের স্কিল শিটে নিয়ে গেলাম নিয়ে আমি প্রথমে স্ক্রিনশটের এই জায়গায় পেস্ট করে দিলাম আমাদের একটা লিঙ্ক একটা হয়ে গেল এবার আমাদের লাগবে কি group member group link okay আমাদের গ্রুপ লিঙ্কটা হচ্ছে এটা এই গ্রুপে আমরা পোস্ট করছি ঠিক আছে না তো আমরা এখানে অ্যাবাউটাসে আসতে পারি অ্যাবাউটাসে আসি এখান থেকে দেখেন উপরে দেখেন একটা অপশন পাবেন এই যে টু গ্রুপ লিঙ্ক এই যে অ্যাবাউটাসের পরে অথবা যদি না পান তাহলে কষ্ট করার দরকার নাই ডিসকাশনের অপশনে আইসা সম্পূর্ণটা কপি করে দিয়ে দিবেন জামানা শেষ বাইরে দেখে দেখে নিকে ঠিক আছে দুইভাবে নিতে পারেন আমি গ্রুপ লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম আমাদের দুইটা কাজ শেষ এবার হচ্ছে গ্রুপ মেম্বার ওকে আমি গ্রুপ মেম্বারটা চলে যাব হচ্ছে পিপল অথবা অডিয়েন্স লেখা থাকতে পারে আপনারা পিপলে আসবেন অথবা মেম্বার লেখা থাকতে পারে আমি এটা এরকম করে এখান থেকে কপি করলাম আমি যদি এটা এখানে না এসে কপি করে যদি জাস্ট এখান থেকে আমি যদি সাঁত্রিশ দিয়ে দিলাম তাহলে হিসাব করতে আপনার প্রবলেম হবে আপনি যেটা করবেন পিপলে আসবেন পিপলে এসে এখান থেকে গ্রুপ মেম্বারটা এইভাবে কপি করবেন মানে প্রতিনিয়ত আপডাউন করে তো গ্রুপ মেম্বার তাহলে আপনার জন্য বেটার হবে তো এটা আমি এখানে পেস্ট করলাম একটা পেস্ট হয়ে গেল এবার আমার দরকার হচ্ছে লাইভ লিঙ্ক তো আমি ডিস মানে ডিসকাশনে আসলাম ডিসকাশনে এখানে এসে আমি দেখি আমার পোস্টটা পাই কিনা কয় নাম্বারে চলে গেছে কে জানে কাম দেখি দেখি দেখি একটু অপেক্ষা করে দেখি কোথায় আছে কোথায় একটু নিচের দিকে চলে গেছে মেবি এত তাড়াতাড়ি এত পোস্ট এক আওয়ার্স এক আওয়ার্স এক আওয়ার্স চোদ্দ আওয়ার্স আমাদের পোস্টটা হারাই ফেলছি আবার করতে হবে মেবি ইউর আইটেম হ্যাঁ আমার আইটেমে চলে আসলাম দেখি দেখছেন এখানে মার্কেট প্লেসে শো করতেছে তো যাই হোক আমাদের মার্কেট প্লেসের এখানে তোলা হবে না আমি লিঙ্কটা আমি পাচ্ছি না লিঙ্কটা দেখি এখান থেকে পাই কিনা পনেরো মিনিট আগে পোস্ট করছি লাইভ লিঙ্কটা যাই হোক এখানে আমরা আসার ডিসকাশনে অন্য একটা পোস্ট দেখাই ওর নামে আরেকটা পোস্ট করি এখান থেকে যেহেতু সমস্যা হয়েই গেল তো এখানে আমাদের পোস্ট থাকবে ধরেন আমাদের এটা হচ্ছে আমাদের একটা পোস্ট আমরা এই পোস্টটা করছি এখানে দেখেন বারো মিনিট লেখা আছে ঠিক আছে মিনিটের উপরে ক্লিক করে এখান থেকে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস এখানে পেস্ট মানে কপি করব। কপি রাইট বাটনে ক্লিক করে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস এখানে পেস্ট মানে কপি করে আমরা এই গ্রুপে মানে পোস্ট করব। ঠিক আছে এরকম তো যেহেতু আমরা একটা হারাই গেছে সমস্যা নাই এই আমাদের গ্রুপের কাজটা কমপ্লিট এবার আমরা যে শেয়ার করছি শেয়ারটা আমরা খুঁজে পাবো কেমনে তো এখান থেকে আমরা যাব শেয়ারে এখান থেকে দেখেন শেয়ার লেখা আছে শেয়ারে আমরা ক্লিক করব প্রোফাইল থেকে আইসা ক্লিক করার পর এখানে দেখেন শো অ্যাটাচমেন্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন উপরে একটা আইটেম লেখা আছে চোদ্দো মিনিট চোদ্দো মিনিটে আমরা এখানে ক্লিক করব চোদ্দো মিনিটের উপরে মিনিকে ক্লিক করলে এই যে দেখেন গ্রুপে আমরা পোস্ট করছি সেটা এখানে চলে আসছে তো বাকি সেমভাবে প্রুফ নেবেন নিয়ে এখান থেকে লাইভ লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে নিব এটা সহজ না একদম এখানে একটা প্রুফ নিলাম নেওয়ার পরে ধরেন আরেকটা নিচের দিকে আসলাম এটা আবার নিলাম এখান থেকে আবার চোদ্দো মিনিটে ক্লিক করলাম আবার আরেকটা গ্রুপে চলে আসলাম এটা হচ্ছে বাই সেল নিউ গ্রুপ আর এটা হচ্ছে কি ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস ঠিক আছে দেখছেন দুইটা গ্রুপে কিন্তু আমরা চলে আসছি তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে তো এভাবে করার পর ধরেন আমি এটা করে ফেলছি আমি এটা করে ফেলি আপনাদের বোঝানোর জন্য যোগ করতে হয় কেমন এটা দেখাই ধরেন আমি এটা কমপ্লিটলি এভাবে করে ফেললাম এখান থেকে স্ক্রিনশট নেই স্ক্রিনশট দেখেন কয় মিনিট লাগে একটা কাজ করতে স্ক্রিনশট ওকে এটা নিয়েছি স্ক্রিনশট এটা হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্কটা আমি কপি করলাম কপি করলাম মেম্বার আছে কত পিপলে চলে যাবো এবার পিপল পিপল ওকে পিপল হচ্ছে পঁচানব্বই হাজার মেম্বার আছে পঁচানব্বই হাজার ওকে তারপরে আছে হচ্ছে গ্রুপ নেম ওকে গ্রুপের লিঙ্কটা আমি এখান থেকে গ্রুপের লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম ওকে মোটামুটি আমার দুইটা পোস্ট হয়ে গেছে গা ঠিক আছে কয় মিনিট লাগছে আমার দুইটা পোস্ট করতে এরকম করে প্রুফ নিতে বেশি সময় লাগে না তো এবার আমার এই দুইটা দেখেন দুইটা পোস্ট করছি এই দুইটা পোস্ট কত হইলো ধরেন আমার এখান থেকে আর দুইটা সিলেক্ট করবেন দুইটা সিলেক্ট করে এক ঘর ফাঁকা রাখবেন ফাঁকা রেখে এখানে ফাংশনে ক্লিক করবেন এখান থেকে এস ইউএম লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখান থেকে ইন্টারে চাপ দিবেন মানে আমার দুইটা মিলা হয়েছে এক লাখ তেত্রিশ হাজার তিনশো পঁচানব্বইটা মানুষের কাছে আমি প্রচার করছি এটা এটা এভাবে আপনি ধরেন এক কয়টা আমি ধরেন আরও ফল করি ধরেন আমি আরও অনেক পোস্ট করছি এখান থেকে অনেকগুলো পোস্ট করছি এক্সাম্পল হিসাবে তো পোস্ট করছি অনেকগুলো গ্রুপে এটা এক্সাম্পল আবার এইভাবে গ্রুপকে একটা পোস্ট দুইটা পোস্ট করে আবার কপি করে দিয়ে দিয়ে না তো আমি দেখেন টোটাল হিসাব করি এবার টোটাল হিসাব ফাংশনে চলে যাই ইন্টারে চাপ দিই তার মানে এটা এখানে আমার হয়েছে কত one million mean one one million মানে দুই লাখ উনে আশি হাজার শূন্য মানে উনে আশি হাজার মানুষের কাছে প্রচার করছি আমি দুই লাখ উনে আশি হাজার পঁয়ত্রিশটা মানুষের কাছে আমরা প্রচার করছি এখানে ওয়ান মিলিয়ন প্রচার করার কারণে আমি বাইরের কাছে চার্জ করতে পারবো কত পাঁচ ডলার ওইখানে পাঁচ ডলারও নেই কেউ ওয়ান মিলিয়নের জন্য দশ ডলারের তাহলে তার মানে কি আমাদের একটা মাধ্যম কিন্তু শেষ হয়ে গেলো এইভাবে আমাদের পোস্ট করতে হয় তো এবার বাইরকে এই কাজটা করার পরে ধরেন এভাবে সম্পূর্ণ বাইরে দিছে হচ্ছে আপনাকে টু মিলিয়ন কাজ করার জন্য টু মিলিয়ন এভাবে পোস্ট করে এখানে দিয়ে দিলেন মানে টু মিলিয়ন হয়েছে ধরেন এটা আমাদের টু মিলিয়ন হয়েছে আমি আবার করে দেখাই টু মিলিয়ন তো আমি এখানে লিখে দিলাম কত টু মিলিয়ন প্রমোট এখানে লিখলেন promote promote your product your product আর বাকিটুকু বুঝিয়ে দিলেন টু মিলিয়ন পিপল এটা দিয়ে দিতে পারেন অথবা এখানে এই সংখ্যাটাও এখানে তুলে দিতে পারেন তো এভাবে দিয়ে দিয়ে এটা মার্ক করে দিয়ে দিলেন ধরেন আমি এখানে মার্ক করে দিয়ে দিলাম বাইরে যেন বুঝতে পারে এবার বায়ারকে একটু খুশি করব বা না ফাইভ স্টার ফিডব্যাক নিতে হবে না তো এবার আমরা দেবো একটু পাম সেটা কিভাবে তো এখান থেকে আমরা বাকি কাজ সেম আগের মতো করব এখান থেকে আমরা লিখবো আর একটা ই বানাবো আমরা এখানে ফাঁকা রাখবো একটা ঘর ফাঁকা রেখে একটা ঘরের মধ্যে আমরা লিখবো হচ্ছে ধরেন আমি এখানে লিখবো হচ্ছে গিফট অথবা লিখতে পারেন এক্সট্রা ওয়ার্ক এখানে লিখতে পারেন extra work E X T R A না এক্সট্রা এক্সট্রা বানাম ঠিক আছে এক্সট্রা ওয়ার্ক আমাদের ইংলিশ শিক্ষক কই ওকে এক্সট্রা ওয়ার্ক দিয়ে দিলেন মানে বায়ারকে বুঝাইলাম যে একটু আমি তোমার জন্য বেশি কাজ করে দিলাম এখানে এটা করার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক্সট্রা অর্কের ভিতরে কী কী দিতে পারি আমরা কিছু টুইটারে টুইট করে দিব রিটুইট করে দিব যাতে বাইরের হেল্প হয় আর কি তো আরও কিছু জিনিস দেখা দেই সেগুলো করলেও আপনার বায়ার আপনার জন্য খুশি হবে তো পরবর্তীতে আবার নেক্সট অর্ডার দেওয়ার একটা চান্স থাকবে তো আমি এটা দিয়ে দিলাম সেই জন্যই কিন্তু আমি এইগুলো কাজ করার করানোর জন্য কিন্তু আমার একটা করে দেখবেন যে আমার ইয়েতে অ্যাকাউন্টে গেলেই দেখতে পারবেন একটা করে বায়ার তিনটা চারটা পাঁচটা করে অর্ডার করে এমন এমন না এক্সট্রা ওয়ার্ক দিয়ে দিলাম এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা ওয়ার্কের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে কিছু দিলাম টুইটার মার্কেটিং রিটুইট করব টুইটারে রিটুইট তাহলে আমি এখানে লিখলাম আমি লিখি টুইটার দেখি টুইটার অ্যাকাউন্ট তো আমার আছে মেবি এখানে টুইটারে চলে যাই টুইটারে চলে যাব কিভাবে অ্যাকাউন্টটা রিটুইট করবে সেটাও আমি দেখাবো মানে এখানে যতগুলো মার্কেটিং আছে সব এ টু জেড আমরা আমি দেখাবো এখন তো এখানে আমি চলে আসলাম এখানে আসার পর বায়ারের বায়ার তো দেখবে তার ওয়েবসাইটে ট্রাফিক গেছে কিনা তাই না অথবা তার প্রোডাক্টের ভিজিটর বা তার ওয়েবসাইটে ভিজিটর গেছে কিনা আমি এটা কপি করলাম এখানে সম্পূর্ণ কপি করলাম আমার ডেসক্রিপশনটা এটা কপি করার পর আমি এখানে লিখবো হচ্ছে কি ট্রেন্ডিংয়ে এখানে দেখেন ট্রেন্ডিংয়ে যেগুলো আছে এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে এখানে আপনি যেতে পারেন অথবা এখানে রিসেন্টলি যেগুলো ট্রেন্ডিংয়ে পোস্টগুলো আছে ওইখানে যেতে পারেন অথবা এখানে লিখতে পারেন আমেরিকাতে থাকে কারা বড় বড় সেলিব্রিটি আছে আমেরিকার বা কানাডার বড় বড় সেলিব্রিটি যেমন আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে বাইডেন তো আমি বাইডেনের কাছে গেলাম যাইয়া এখান থেকে দেখেন একটা পোস্ট করলে মোটামুটি অনেক মানুষ দেখে ফেলে দেখেন কত মানুষ দেখতেছে রিসেন্টলি তো আমি এখান থেকে আমি ধরেন এখানে একটা রিটুইট করব মানুষ কিন্তু কমেন্ট পড়তে খুব ভালোবাসে ঠিক আছে তো আমি এখান থেকে এখানে ক্লিক করে আমি কুইট টুইট এখানে দেখা আছে এখান থেকে কুইট টুইট করে এখান থেকে আমি আমার এটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি এখান থেকে আমাদের ই দিয়ে দিলাম একটা ওই ইমেজটা দিয়ে দিলাম কারো যদি কেনার আগ্রহ হয় লিঙ্কে যা ক্লিক করে কিনবে সমস্যা নাই তো এটা আমি দুইটা দিয়ে দিলাম পিকচার দিয়ে এটা কিন্তু আমরা নিজেদের জন্য করতে পারি খুব ভালো হেল্প করে আপনি কিন্তু এখানে গিকও শেয়ার করতে পারেন খুব ভালো কাজ করে এটা তো এটা দেখেন আমি পাবো কোথায় হারাই হলো না তো ব্যাপার না আমি প্রোফাইলে চলে আসব প্রোফাইল আসার পর একটু অপেক্ষা করি দেখি একটু অপেক্ষা এখানে কিন্তু চলে আসছে আমি একটু অপেক্ষা করবো দেখেন যে মানুষ কীরকম রিস্ক করে নগদ নগদ প্রমাণ ঠিক আছে বাকি কোনো কাজ নাই তো এবার আমি দেখেন এখানে হচ্ছে অ্যানালাইটিক্সে আমি চলে যাব অ্যানালাইটিক্সে দেখি কয়জন আইসে একটা ইম্প্রেশন মানে একজন দেখছি একটু অপেক্ষা করি একজন দেখছে দেখি এবার অ্যানালাইটিক্সে যাই কিছুটা সময় লাগবে তিনজন ইম্প্রেশন দিয়ে গেলাইছে দেখছেন তিনজন দেখে ফেলছে ইমপ্রেশন এখন কারো যদি প্রোডাক্টটা কিনতে পছন্দ হয় তাহলে এঙ্গেজমেন্ট হবে বা ক্লিক করবে অথবা ফলো করবে লিঙ্কটা এখানে অনেক কিছু ঘটতে পারে লিঙ্ক ক্লিক করবে এখানে সব আপনি দেখতে পারবেন তো এর আগে আমি যতগুলো পোস্ট করছি এখানে মোটামুটি আছে এই একজনের কাজ করছি ছত্রিশটা ইমপ্রেশন হয়েছে কেউ মতো লিঙ্কের মধ্যে ক্লিক করেন এটা ভিডিও ভিউয়ার লিঙ্ক ছিল ভিডিও লিঙ্ক ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার আমি এই লিঙ্কটা আমি এখান থেকে টুইটারের এটা আমি কপি করলাম কপি করে আমার এখানে রাখবো তার মানে টুইটারে দিয়ে দিলাম টুইটার সবগুলো থাকবে টুইটার যতগুলো পোস্ট করবেন টুইটার ডট মানে ওয়েবসাইটের নাম হচ্ছে টুইটার টুইটার ডট কম তাহলে টুইটারে আপনি পোস্ট করছেন এই কাজটা আপনাদের নিজেদের জন্য খুবই হেল্পফুল হবে তো এখানে গেল এবার আপনি স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমি টুইটারে যাই এবার টুইটারে আসলাম এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম যে আমি এখানে কমেন্ট করছি বায়ারকে বলতে পারবেন যে আমি এখানে কমেন্ট করছি তোমার জন্য দেখো আমি কত পরিশ্রম করছি ঠিক আছে বায়ার ফাইভ স্টার দিব না আর কিছু জোর করে নিতে হইব তো আমি এখান থেকে আমি এটা কপি করলাম কপি করে এবার আমি আমার এখানে মানে স্ক্রিনশটের লিঙ্ক এখানে দিয়ে দিব আর বাকি এগুলা কোনো কিছু দিবেন না মেম্বার কত আছে লাইভ লিঙ্ক কত আছে এগুলা কোনো কিছু দিবে না শুধু স্ক্রিনশট এটা দিলেন আবার কিছু ধরেন লিঙ্কডিং মার্কেটিং করে দিলেন লিঙ্কডিং মার্কেটিংটা আমরা লিঙ্কডিংয়ের ক্লাসে দেখাবো সমস্যা নাই কিছু টুইটারে কমেন্ট করলেন করে দিলেন বেশি করবেন হচ্ছে এটা তো এবার ধরেন কোনো মানে স্পেসিফিক প্রোডাক্ট হতে পারে ধরেন ক্যাট হতে পারে ডগ হতে পারে তখন অথবা আপনার নির্দিষ্ট একটা প্রোডাক্ট যদি বাই সেল যেগুলো পোশাক আশাক থাকে সেগুলো আপনি বাই সেল গ্রুপে পড়েন এখন ধরেন আপনার কারো একজন লোন দরকার ব্যাংকের লোন দরকার তাহলে যদি আপনি বাই ইনভেস্টর কেউ কেউ একজন কি ক্রাইপ্টো কারেন্সিতে ইনভেস্ট করতে চাইতেছে তখন যদি আপনি সেই পোস্টগুলো আপনাকে অর্ডার করছে ক্রাইপ্টো কারেন্সিতে পোস্ট করার জন্য বা ক্রাইপ্টো কারেন্সিতে কারা কারা আগ্রহ তাদেরকে তুমি বের করে তাদের গ্রুপগুলোতে পোস্ট করো আপনি যদি সবগুলো তো বাইরে রিকোয়েস্ট বাইরে মেয়েদের যদি মনে করেন যে আমি লেগে দিলাম সবগুলো বাইসেল গ্রুপে তাহলে কিন্তু আপনার বারোটা বেজে যাবো ঠিক আছে তো আমি যেটা করব এবার আমি ওই রিলেটেড আপনার বাইরের সার্ভিসটা কোন রিলেটেড হবে সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে অথবা বাইরের কাছে জান জেনে নিতে হবে যে তার সার্ভিসটা সম্পর্কে একটু জানবেন বা বাইরেকে জিজ্ঞাসা করবেন তোমার সার্ভিস কোন সম্পর্কে যদি প্রোডাক্ট একটা বিক্রি বিক্রি হয় তাহলে আপনি এইগুলো গ্রুপে পোস্ট করতে পারেন তাহলে হয়তো কিছু একটা হেল্প হবে এখানে কোনো কাজে আসে না কিন্তু তারপরে দেখা যায় এখান থেকে আপনার একটা ব্যাকলিং হইলো ব্যাকলিংয়ের কাজগুলো করে এখানে যারা গ্রুপগুলোতে থাকে তারা বেশিরভাগ মূলত <laughs> আমাদের মতো Pakistani Bangladesh Indian Nigeria Philippine এইগুলোর কান্ট্রির লোকেরাই থাকে তো আপনি এবার মেন টার্গেটেড গ্রুপগুলোতে কিভাবে জয়েন হতে পারেন ধরেন আপনার বিজনেস রিলেটেড অথবা ফিলান ফিনান্সিয়াল গ্রুপ লাগবে অথবা ক্রাইপ্টো কারেন্সিতে হতে পারে ধরেন আপনি অ্যামাজন নিয়ে কাজ করতেছেন তাহলে অ্যামাজন গ্রুপগুলোতে জয়েন হতে হবে ঠিক আছে বিষয়গুলো বুঝতে পারছেন তো এবার ধরেন আমার আমার দরকার আমি একটা আমি কুকুর ছানা পাইছি একটা একটা কুকুরের ছানা পাইছি বিক্রি করার জন্য অথবা ধরেন আপনি ক্রাইপ্টো কারেন্সির একটা মানে ই পাইছেন কাজ পাইছেন এখন আপনার চাচ্ছেন আপনার ক্রিপ্টো কারেন্সিতে যারা আগ্রহ তাদেরকে আপনি বের করবেন এখানে বায়ারকে আপনি দুইটা বলবেন একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেনের কথা বলবেন যে আপনি কি অ্যাড ক্যাম্পেইন করবেন যদি বলে দেন না আমার অর্গানিক প্রমোশন লাগবে তাহলে আপনি অর্গ্যানিক অর্গানিক প্রমোশন ধরেন এখানে আমি ধরেন ক্যাট নিয়ে প্রচার করব তো আমি এখানে লিখবো ক্যাট অথবা ডগ আপনি লিখতে পারেন cat lover group cat lover লিখলে ইন ইউএসএ এই যে এই মানুষগুলো যারা আছে এখানে সবচাইতে অ্যাকুরেট মানুষগুলো এখানে গ্রুপ পাবেন আপনি হাজার হাজার গ্রুপ পাবেন ক্যাট লাভার দিয়ে ক্যাট গ্রুপ ইউএসএ লিখলে হাজার হাজার গ্রুপ পাবেন ধরেন আমি এই গ্রুপে জয়েন আছি ঠিক আছে এখানে যারা লোক আছে আপনি বেশিরভাগ যদি পিপল দেখেন মেম্বার দেখেন আপনি বিশ্বাস করবেন অধিকাংশ মানুষ এখানে দেখছেন এই একটা মেয়ে এটা কোন দেশি রিলেশনশিপে আছে ঠিকানা দেওয়া নাই কিন্তু এটা চেহারা দিকে বোঝা যাচ্ছে বাইরের লোক এই একজন আছে এটা আমরা তার ইয়েতে চেহারাটা দেখি এই একজন আছে এটা কোন দেশের টেক্সাস তার মানে এটা হচ্ছে আপনার আমেরিকান একটা শহরে আছে এই একজন দেখেন এটা কোনো দেওয়া নাই কিন্তু এটাও বাইরের লোক এখানে নাম দেখলে বুঝতে পারবেন দেখছেন জার্মানির তো এখানে দেখেন কতগুলো আছে অরল্যান্ড নাকি এটা কি অরল্যান্ডো তারপরে ধরেন এখানে একটা আছে নিউ ইয়র্ক টুডে দেখছেন বেশিরভাগ মানুষই কিন্তু দেখছেন এগুলো কিন্তু বাইরের তা আমরা এবার যদি আমাদের প্রোডাক্ট বিক্রি করতে চাই তাহলে কি করতে পারবো আমরা এই গ্রুপের গ্রুপগুলোতে যাব যা যা জয়েন হব যা যা এখানে লিখবো এই প্রোডাক্ট সম্পর্কে এই যে দেখেন আমরা করার আগে মানুষ এই কাজ শুরু করে দিছে দেখছেন এখানে high high pay Amazon home job দেখছেন শুরু করে দিছে ব্যাকলিক তো এই যে একজন দেখছেন ক্যাট বিক্রি করা শুরু করেছে সেটাও নিশ্চিত বাঙালি এটা কোন দেশে হবে এটা তো বেবি পাকিস্তানি ঠিক আছে দেখেন ক্যাট বিক্রি করা শুরু করে দিছে তো এই হচ্ছে কাহিনী কেউ কেউ আছে যে দেখেন এখানে টি শার্ট বিক্রি করা ধরছে ক্যাটের যে টি শার্ট আছে সেটা বিক্রি করা ধরছে আপনি এখানে ক্যাটের ওই পোস্টগুলো আপনি দিয়ে দিতে পারেন ধরেন একটা আমাকে কিছুক্ষণ আগে একটা ক্যাটের কাজ পাইছি আমি তো আমি এই ক্যাটের কাজটা আমি এখানে রাখছি করার জন্য তো আমি এটা রাইকে দিই এক সেকেন্ড এটা হচ্ছে এটার নাম হচ্ছে বেস্ট মানে মিন কুইন মুন কুইন এটা হচ্ছে তার টাইটেল এটা হচ্ছে মিন কুইন এটা মেবি ক্যাট বিড়াল ওকে আমি এটা ডাউনলোড করে ফেলি এখানে ডাউনলোড আছে আমি ডাউনলোড করে রাখছি তো আমি চাচ্ছি যে এই ডেসক্রিপশনটা আমি একটু সাজাই তো আমি সাজাবো mean queen best mean queen mean queen কোনস মানে এটা একটা বিলা বিড়াল ছানা তো আমি এটা আমি গ্রুপে এবার পোস্ট করবো আমি কই জানো গ্রুপটা তো এখানে আমি ছবিটা নিলাম কমেন্ট করব একটা এগুলা টার্গেটেড মানুষের কাছে চলে যাবে একদম টার্গেটেড মানুষের কাছে তো এগুলা গ্রুপে আপনি পোস্ট করতে পারেন যদি আপনার পোস্টটা নেয় আর যদি না নেয় সমস্যা নাই তাহলে আপনি কমেন্ট করবেন মানে অনেক যেখানে মানুষের সমাগম দেখবেন সেখানে কমেন্ট করবেন এখানে আমি পোস্ট করলাম একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিলাম এবার আমি মিন কুইন দিয়ে একটা ই দিই বেস্ট মিন কুইন মেন কোয়েনের একটা ই দেই টাইটেল দেই আগের মতো করাই এই ইন্টারেস্ট আপ দিছি পোস্ট হয়ে গেছে জামেলা এটা ডিলিট করে দিই ওকে এডিট করি এখানে আমি পোস্টটা করি পেস্ট মেন কুইন এখানে দেওয়ার পর এবার আমি আমার কি যে কাজটা করছি সেই কাজটা ও আমার একটা ই দেওয়া দরকার মানে ওয়েবসাইটের একটা ইউআরএল দরকার ধরেন আমার একটা ওয়েবসাইট ইউআরএল আমি ওয়েবসাইট ইউআরএলটা এখন দেখাবো না কারণ আমার সমস্যা হতে পারে ধরেন বেস্ট মেন কুইন হ্যান ত্যান এগুলো একটা নাম দিয়ে দিলাম ডট কম হ্যালো দিয়ে আমি এবার কি করলাম এটা লিখে দিলাম buy now buy now mean queen আমার এটা বিক্রি করতে হবে কত ডলারে বিক্রি করতে হবে এখানে আমাকে বলে দিছে ডলার হবে হচ্ছে দেখেন এখানে বলে দিছে কত পঁচিশশো পঁচিশশো ডলার প্লাস হবে এটা আমি অ্যাড করে দিতে পারি এখান থেকে পঁচিশশো প্লাস তো এখানে আমি বলে দিতে পারি এত প্লাস হবে এখানে আমি একটু মার্ক করে দিতে পারি অথবা আগের মতো আমার মতো করে ওই ডিজাইন করে নিতে পারেন এগুলো দিবেন না আপাতত আপনি গ্রুপগুলোতে পোস্ট করে এভাবে দিয়ে দিতে পারেন দিয়ে আপনি এবার কমেন্ট করে দিলে কিন্তু এই কমেন্টটা আপনি বাইরকে দেখাতে পারবেন যে দেখো তোমার জন্য আমি এই কাজটা করছি আমি কমেন্টিং করছি তাহলে কমেন্টিংয়ের একটা সাইটগুলো দিয়ে দিতে পারেন অথবা ক্রাইপ্টো কারেন্সির দরকার তাহলে কি আপনি এখানে কারেন্সি নিয়ে যারা সার্চ করবেন এখানে ক্রাইপ্টো কারেন্সি লিখে সার্চ করবেন লিখে ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে গ্রুপগুলোতে পোস্ট করবেন আপনাকে বুঝতে হবে বাইরের প্রোডাক্ট কোনটা কিন্তু বেশিরভাগ মনে করেন নাইনটি পার্সেন্ট মানুষ কাজ করতে হবে বাইসেল গ্রুপে এক পার্সেন্ট মানুষ আসবে আরও করা গ্রুপে কাজ করতে মানে হয়তো পারে cat group dog group crypto currency তারপরে ফিনান্সিয়াল সার্ভিস হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আশা করি এই এই বিষয়টা পরিষ্কার কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে হ্যালো ওকে কেটে দিই তো এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সবগুলো কেটে দিই যেহেতু আমাদের মার্কেটিংয়ের কাজটা শেষ তো এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার বাইরকে আমরা কিভাবে লিঙ্কটা জমা দিব এখানে লেখা আছে দেখেন শেয়ার শেয়ার এখানে আমরা শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর এখানে আমরা দেখেন লেখা আছে গেট লিঙ্ক এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এবার দেখেন এখানে রেস্ট্রিক্ট লেখা আছে এখান থেকে অ্যানিওন উইথ লিঙ্ক যে কেউ এই লিঙ্কটা মানে দেখতে পারবে এখানে কি দিবেন বাইরকে যদি দেন ভিউ দিবেন অথবা ভিউ দিবেন না ভিউ দিলে হয়তো কিছু কিছু বায়ার ক্লিক করে দেখতে হবে তখন যখন দেখতে পারেন তখন তার মাথা যাবে গরম হইয়া তখন আপনার স্টার ফিডব্যাক দিতে চলে যাবে আপনি সবসময় কমেন্ট দিবেন আর ইডিটর দিবেন আপনি বায়ারের উপর বায়ারকে কতটা আকৃষ্ট করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এই পাওয়ারগুলো বায়ারকে দিয়ে দিবেন অথবা একটা ব্রেকআপ হিসেবে রেখে দিবেন তো আপনি অবশ্যই এডিটর হিসেবে কাজ করবেন এডিটর দিয়ে এই লিঙ্কটা কপি করবেন কপি লিঙ্কটা কপি করে আপনি বায়ারের ফাইবারের যে ই থাকবে কাজের জমা দেওয়ার একটা জায়গা আছে ডেলিভারির অপশন ওইখানে আপনি সুন্দর করে লিখবেন ইয়োর জব হ্যান ত্যান আমি তোমার কাজটা ভালোভাবে করছি এবার আমার কাজটা কি নিতে হবে নাকি তারপরে বলবে যে তোমার কাজের ওয়ার্কটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার কাজের প্রুফ আর একটা স্ক্রিনশট তুলবেন যে তুমি যে কাজটা করছো বায়ার চাইলে কিন্তু আবার যে কোনো সময় ডিলিট করে দিতে পারে এডিটর দিছি তাই না একটা প্রমাণস্বরূপ তুমি একটা স্ক্রিনশট নিবা এটা স্ক্রিনশটটা অ্যাড করে দিবে তার মানে বায়ার আর আপনার সাথে সিট করতে পারবে না কিছু কিছু বায়ার আছে সবগুলো করে না আমেরিকান মানুষ যদি আপনার কাজ যদি নাও হয় জার্মানি আমেরিকার মানুষের যদি কাজ করেন আপনার কাজ হয় নাই সমস্যা নাই আপনাকে টাকা দিয়ে চলে যাবে বলবো যে তুমি আমার জন্য তো ট্রাই করছো কিন্তু সেটা যদি আপনার মধ্য বাচ্চা হয় তাহলে মনে করেন আপনার বারোটা বাজবে তো এটা দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিলেন দিয়ে এখান থেকে সেভ করবেন ইমেজ সেভ করবেন ইমেজ এখান থেকে আপনি ইমেজে ক্লিক করেন ক্লিক করে এখান থেকে সেভ করে ওই ইমেজটা ওইখানে অ্যাড করার অপশান আছে ডেলিভারি দেওয়ার অপশন আপনারা যখন কাজ পাবেন তখন আমি এটা শিখিয়ে দেবো সমস্যা না আমি নিজে ডেলিভারি করে দেবো কাজটা আশা করি কোনো প্রবলেম হবে না আমাদের ইয়ে তো এই শরীফুল যখন কাজটা পাইছে আমি কাজটা ওয়ার্ডে ডেলিভারি দিয়ে দিছি শরীফুল ওটা মানে কি দিছে ভাইয়ার হ্যাঁ? তোমার কাজটা মানে কি দিছে ভাইয়ার হ্যাঁ টু স্টার দিছে না ওয়ান স্টার ওকে তো এইভাবে কাজটা ডেলিভারি দিতে হবে এখন আজকের মতো আমরা এখানেই স্টপ করে দিই আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ আমরা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে গিক তৈরি করব তো কারো যদি এখন কোনো প্রব মানে প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন আপনাদের কাজ হবে কি আজকে আপনাদের কাজ হবে ফার্স্ট টাইম আপনারা ছয়টা করে কি করবেন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং গ্রুপগুলোতে জয়েন হতে থাকবেন যখন তো আজকে গিক পাবলিশ করলে আজকে তো কাজ আসবে না আপনি গিক পাবলিশ করে আপনি একটু ফাইবারের মানে ফাইবারগুলো দেখবেন গিকগুলো আপডেট করতে থাকবেন গিকগুলো বানাইলে একটা কাজ হওয়ার একটা আশঙ্কা থাকবে গিক যদি না থাকে মার্কেট প্লেসে তাহলে আসলে কাজ করা কোনো কাজই আসবে না তো যাই হোক আপনার আপনারা এইভাবে কাজ করেন আশা করি খুব দ্রুতই সাফল্য পাবেন আর ফাইবার এমন একটা মার্কেট প্লেস আপনি যদি সাধনা করেন দুই দিন আগের পাশে আপনার সাকসেস হবেই এখানে এখানে একমাত্র জায়গা যেখানে আপনার যোগ্যতার দাম দিব সঠিক দাম দিবে ঠিক আছে তো এখানে তো অনেকজন আছেন কারো কোনো কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলুন ছয়টা করবেন যত বেশি করবেন আপনার জন্য সহজ হবে প্রথম অবস্থায় আপনি পাঁচটা করে ছয়টা করে পোস্ট করতে পারবেন তাই না হ্যাঁ, আমার পাঁচটা আছে ওকে তাহলে তো আপনি এগিয়ে নিয়ে আসেন সমস্যা নাই তাহলে আরেকটা করে ফেলেন কষ্ট করে আমাদেরই অনেক কাজ থাকে ঠিক আছে সমস্যা নাই করেন করেন ওকে তাহলে আমি স্টপ করে দিলাম